হ্যালো গাইজ আসসালামু আলাইকুম welcome back to my channel for another video তো আজকের ভিডিওতে দেখাবো যে আমি একটি ওমেন্সের বডি শেপ কিভাবে চেঞ্জ করব ফটোশপের মাধ্যমে ফটোশপ ইউজ করে আমরা একটি বডি শেপের একটু অংশ আমরা চেঞ্জ করব গুডজিয়াস একটা লুক দেবো সেটা সম্পর্কিত টিউটোরিয়াল তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি শেপ আমরা নিয়েছি আর বডি নিয়ে পিকচার নিয়েছি তো এখান থেকে আমরা কি করব এই পিকচার থেকে আমরা প্রথমে ফিল্টার মেনুতে যাব গিয়ে এখান থেকে লিকুইফাইতে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নতুন একটা ফটোশপের মতো ঠিক আছে তো এখানে গিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পাকার টুলস যেটা শর্টকাট হচ্ছে এস এবং ব্লড টুলস যেটা শর্টকাট হচ্ছে বি ঠিক আছে তো এই ব্লড টুল ব্লড টুলসটা নিয়ে আমরা কাজ করব তো এখানে এই যে দেখুন যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো এটা চাইলে আমরা ছোট বড় করতে পারবো কিবোর্ড থেকে থার্ড ব্যাকেট প্রেস করলে ছোট এবং বড় হবে তো আমরা সুন্দর মতো একটা সাইজ নিয়ে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি আমরা এই শেপটাকে একটু লুকিং গর্জিয়াস লুক লুকটা দিতে চাচ্ছি তো এরকম করে নিলাম চাইলে আর একটু বাড়াতে পারেন আপনারা তো এরকমভাবে শেপটা তৈরি করে নিলাম দেন আমরা চাইলে এখান থেকে একটু স্লিম করতে পারি আমরা একটু যদি স্লিম করে নেই দেখি এই অংশটাকে আমরা একটু স্লিম করে নিচ্ছি এই অংশটাকে আমরা একটু স্লিম করে নিলাম এটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য পেছনের সাইডটা আমরা আর একটু স্লিম করে নিতে চাচ্ছি ওকে আনাপ এবং আমরা এই অংশটা একটু ফেড আউট করতে চাচ্ছি অর্থাৎ এই অংশটাকে আর একটু প্রশস্ত করতে চাচ্ছি তো এটাকে আর একটু ফেড আউট করি আমরা মোটামুটি অনেকটা গর্জিয়াস একটা লুক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি ওকেতে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করার পরে এই পিকচারটাকে আমি সেভ করে নিতে পারি তো এখানে সেভ এস দিয়ে আমি এখানে পিএনজি নিচ্ছি কারণ আমি এটা ভিডিও এডিটের ইয়েতে ব্যবহার করব বডি শেপ সেভ করে নিলাম ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিকচারটি পূর্বে যেরকম ছিল পূর্বে যেমন ছিল সেই পিকচারটা যদি আমরা একটু দেখি তাহলে আপনারা দেখতে পাবেন যে পূর্বে যেই ইয়েটা ছিল পিকচারটা ছিল অনেকটা এরকম টাইপের ঠিক আছে পূর্বে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু অনেক গর্জিয়াস দেখছেন এটা ছিল বর্তমান এটা ছিল পরের যেটা এটা ছিল আগের তো এই বডি শেপের মধ্যে অনেকটা কিন্তু চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারছি তো এই ধরনের টিউটোরিয়াল যদি পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল বাটনটি ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন ভুলবেন না thank you very much today up to this Allah Hafez